চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট হিট করতেছি আকাশ তা ভোটের প্রচার প্রচারণা কেমন চলতেছে বস আমাকে প্রত্যেকটা পুলানি মনোযোগ দিয়ে কাম করতেছে তো আমার জিতে সম্ভাবনা কেমন বস ভালো একদমই না যাই হোক হাল ছাড়া দেবো না এমপি নির্বাচনে তো হিরো লমখা প্রথমে কোনো সাপোর্ট পাইনি পরে তো পুরো কাঁপায় দিছে অকস নাকে হ কিন্তু বস আপনি তো আর হিরো না তাইলে হিরো আর আমার বিতে পার্থক্য কি ও কমেডি করে আর আপনি নষ্ট আমি গত পাঁচ বছর এই এলাকার চেয়ারম্যান আসছিলাম জনগণ আমার কাজ চেষ্টা না জনগণ আপনার কান দেখাই তো আপনারে ভোট দিব না পদ্মা সেতু তো অতগুলা পিলার নাই যতগুলা পিলার আপনি জনগণের ট্যামের আপনার বিলিয়ে গেছে আরে এই রিপাবলিক প্লেসে তো জোরে কইস না জনগণ হই না লাইবো খালি ভোটে পাস করে এমপিটা হইছে যে চর বাসায় পিলার গাইরা জিমু হকস না কে হ বস প্রচারণা পুরি কমপ্লিট তোরা প্রচারণা করতে গেছিলি নাকি টিকটক গেলি এলি পনেরো সেকেন্ডে কাম শেষ প্রচারণা কিন্তু এবার কড়া কড়া করতে হইব কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডিরেক্ট এমপি তে হিট দিতাছে চেয়ারম্যান সাহেব আপনার প্রচারণা করার জন্য আমরা স্পেশাল দুই লাইন স্লোগান লিখছি কি হুনি আমাকে চেয়ারম্যান সাহেব করে বাদ পারি তাই চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া এমপি বানিয়ে দেন তাড়াতাড়ি আর তো স্লোগান দিতে মাঠে নামে নাই আমার টেস্ট মাঠে নামছে আরে বাবা তো যাইতে যে আমি তো করে খুইলা দিমু তখন তো মন মতো মারিস যেমনি হোক এখনকালি যা তোরা প্রচার প্রচারণা চালা পুলাবান আর যাই হোক কামের আছে হকস নাকে চল আমরা ভোট পাঁচ বছর পর তো আবার এমপি নির্বাচন কি মনে আমি তো রহিম কাকারই দিব আমিও রহিম কাকারই দিব সবাই খালি রহিম কাকারে দিতে যাইতাছে দেখাইস তো রহিম কাকারে রহিম কাকা মালটা করা নাকি হট ভোট দিমু তাইলে আমিও রহিম কাকারই দিব ভোট কাকা আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে তাই ভোটটা সবাই আমগো চেয়ারম্যান সাহেবরে দিয়েন তখন চেয়ারম্যান সাহেব এই বছরে কোন করছে যে চেয়ারম্যান সাহেবরে আবার ভোট দিয়ে এমপি বানামু কি করে না আমগো চেয়ারম্যান সাহেব ওইটা কোন পাঁচ বছরে পঞ্চাশটা মার্ডার পনেরোটা রেপ আর কতগুলো মানুষের যে গুম করছে ওইটা কোনো হিসাবই নাই আরে এইটি কইছে আমগো চেয়ারম্যান সাহেব দেডি কাজ করছে ওইটি কো ঢাকা শহরে পাঁচতলা করে বাড়ি করছে পাঁচটা চট্টগ্রামে করছে তিনটে আর উনি বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেক জেলায় একটা করে পাঁচতলা বাড়ি আছে হ্যাঁ? আর চেয়ারম্যান সাহেব আমাকে কথা দিছে এইবার এমপি হইতে পারলে আমাকে দুইজনে দুইটা পাঁচতলা করে বাড়ি করে দেবো আমার ভোটে পাস করার আগে কইছিল যে ভোটে পাস করলে এলাকায় কোনো গরিব থাকবো না গরিব মাইরা ওইটা তো জানতাম না ভাই কথা যে চেয়ারম্যান হইলে আলোতে বইরা আমরা আরো ভাবলাম যে এলাকায় মনে কারে নাইব কিন্তু আমাকে ঘরের সাথে খুলে লাইব এটা তো জানতাম না হয়েছিল হাই চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোনো বিধবা থাকবো না বিধবা গুলার যে পাইতে পাইতে হাই বিয়া করে লাইবো এইটা তো জানতাম না আসলে ভুলটা আমাদের হয়েছিল আমরা ওই সময় বুঝতে ভুল করছিলাম এই এক ভুল আর দ্বিতীয়বার নয় আমাকে সবারই সর্বনাশ হইব যদি এই চেয়ারম্যান এবার এমপি হয় আর একবার যদি তোরা এই চেয়ারম্যানের প্রতারণা করতে আরো খেলা দিয়ে তোকে খেলা শেষ করে দিব সেলিম ভোটটা কিন্তু এবার আমারই দিও চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি হিট করতাছি এমনি সময় তো আপনি আমগো কাছে আইবেন না আইবেন তো খালি ভোটের সময় কি কও সেলিম কত এক মাস আগে আমি তোমার বাসায় এলাম হ আমার বড় পোলার খরচ খাইতে মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না আই এই গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো হান দিয়ে গেছে বিয়ার দাওয়াত দিলাম মুসলমানের দাওয়াত দিলাম গিফট দেওয়ার বয়ে দাওয়াতে আইলেন না কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছিলাম ফল নিয়ে হাল লাগবো দেখে দেখতে হয় নাই অহন আইছেন ভুট চাইতে সেলিম দেহা নিয়ে যদি এত সমস্যা তাইলে আমার খালি একবার এমপি হইতে দে তারপর বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু এমনকি ওয়াশরুমেও সিসি ক্যামেরা লাগাই দিমু তরেও দেখমু শুদ্ধা তোর বউরেও দেখমু আমি বাসায় হুইয়া হুইয়া দেখমু দেহার কোনো ত্রুটি থাকবো না থাক আপনারা আর আমাকে বুঝাইতে হইব না এইবার বুট তো একটা যোগ্য আর শিক্ষিত মানুষ মানুষই দিমু আমার দেখে কি তোর শিক্ষিত মনে হয় না না অনার্সের শিকাও দুই ক্লাস উপরের এসিসি পাস আমি এসএসসির ফুল মিনিং কন্ত আর বুটের আশাটা বাদ দিলো আমরা অন্য কোনো জায়গায় বুট থেকে চেয়ারম্যান সাহেব আপনার পজিশন তো বেশি ভালো না কেউই আপনার ভোট দিতে চায় না একটা কাজ করতে হইব এই পাঁচ বছরে আমি জাগো জাগো টেস্ট মারছি তাকে একটা লিস্ট বানাই হইব কারণ তারা তো কখনোই আমার ভোট দিব না তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাইব না সবার টেস্ট মেরে লাইছি হ চেয়ারম্যান সাহেব এখন উপায় একটাই আছে এতদিন জাগরে জাগরে তেইশ পারছেন সবার পায়ে যে ধরেন মাফ চান আর তা করে বুঝানোর চেষ্টা করেন এতদিন যে পাপ করছেন এই পাপের একটা পায়স্থিত করতে চান যদি পায়ে এই ধরা লাগে তাহলে এই পাঁচ বছর আমি কি করলাম খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন তিরিশ গতিতে যে হুন্ডা চালাইতে হইব এটা কোন যুক্তিতে দিছেন আরে হুন্ডা তো তিরিশে তিরিশেই চলবো বেশি ধরে চালাইলে অ্যাক্সিডেন্ট হইব না ওইটা হুন্ডা আপনার ঠেলা গাড়ি না যে অল্প জোরে চলে অ্যাক্সিডেন্ট করবো আর চালকও ভালো হইতেইব চালক যদি আপনার মতো তাইলে তো অ্যাক্সিডেন্ট করবই বিয়ে করে বাসায় গাড়ি আনছেন আপনি কষ্ট করে গাড়ি চালাইতে হয় আমার জনগণের কোনো ভোট লাগবো না এই পাঁচ বছরে চেয়ারম্যান থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু তারপরেও এইবার আমার এমপি হকেও ঠেকাইতে পারবো না হ্যালো বস আপনার বাসায় তো সিআইডি রেড পড়ছে আমি বরবাদ হইয়া গেলাম পুরা পাঁচটা বছর চেয়ারম্যানের দায়িত্বে দেখা জনগণের টেস্ট মারতে মারতে জনগণের এমপি হওয়ার লেগে টেয়া জমাইছিলাম কেন হইল এটা আমার লগে ওরে আমি অজ্ঞান হয়ে গেছি গেটে আর দুঃখে আমার মাথায় পানি দিয়ে আমার উঠা আর তুই যা যাই হাতে কিছু করা যায় নাকি যা গাইজ আজকে আমি আপনাদের এমন কি অ্যাপ সম্পর্কে বলবো যার নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ এখানে আপনি শুধু হেঁটে হেঁটে ক্রিপ্টো ইনকাম করতে পারবেন আপনাকে শুধু এই অ্যাপটি ডাউনলোড করে ইমেল দিয়ে সাইন আপ করতে হবে আর এই রেফার কোডটি দিতে হবে সাইন আপ করার সময় তারপর আপনার নিজের ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হবে যেমনটা আমি করছি আপনাকে শুধু এই অ্যাপটি ওপেন করে হাঁটাচলা করতে হবে এর সঙ্গে সঙ্গে আপনি রিওয়ার্ডসও পেতে থাকবেন আপনি যত হাঁটাচলা করবেন আপনার হাঁটাচলা অনুযায়ী আপনার স্টেপ বাড়তে থাকবে যখনই আপনি দুই হাজার স্টেপ কমপ্লিট করবেন তখনই আপনি ডাব্লিউসি এক্স পেয়ে যাবেন যেটি আপনি ক্লেম করে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করতে পারবেন আর যদি আপনি এখনো কিছু না বুঝতে পারেন তাহলে এই অ্যাপে কলেজ নামে একটি অপশন আছে যেখানে আপনি টিউটোরিয়াল ভিডিও দেখে সব কিছু শিখতে পারবেন যে কিভাবে আপনি আপনার পাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন আর এই অ্যাপে কোনো পার্সোনাল ইনফরমেশন দিতে হয় না কোনো টাকা ডিপোজিট করতে হয় না এটি fully safe and secure app তো যান গিয়ে ডাউনলোড করুন অ্যাপ্লিকেশনটি ডিসক্রিপশন এবং কমেন্টসে লিঙ্ক দেওয়া আছে রেফার কোডটি ব্যবহার করুন আর রিওয়ার্ডস পেয়ে যান ধন্যবাদ এসিপি স্যার উঠলাম সিঁড়ি দেয়া কিন্তু বাইরে এলাম টয়লেট দেয়া বুঝলাম না তো বিষয়টা দয়া এটা উমরন ফায়ারের ভিডিও এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে দাঁড়ান কে আপনারা আর চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি করতেছেন গর্ততিকা সূত্র খুঁজা বাই কইরা সবাই রে শাস্তি গুণী না কোনো ভিআইপি তাই পাবলিক আমা করে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে অভিজিৎ অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতাছি স্যার আমরা এইমাত্র টয়লেট থেকে বেরোইলাম তাই পায়ে গুলাই গেছে হাগুর লগে লগে আমি এই বাসায় ব্ল্যাক মানির গন্ধ পাইতাছি নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে এসএপি স্যার ব্ল্যাক মানি কেন এই বাসায় কোনো কালো টাকাও নাই কালো টাকা আর ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয় হইতেও পারে তারপরেও আমার বিশ্বাস হয় না আমি এই পুরা বাড়িটাই তল্লাশি করতে চাই এসিপি স্যার এই বাড়ির সবকিছু তন্ন তন্ন করে খুঁজেন সমস্যা নাই কিন্তু রান্নাঘরে কিন্তু কোনো টের বস্তা নাই ব্যাকের আগে রান্নাঘর খুঁজ সন্ধান আপনি কেন নিস দশটা আপনি ব্ল্যাক মানি পাইলেন কই এগুলা তো ব্লু মানি তোরে শ্বশুর বাড়িতে ধইরা নিয়ে বাড়ি যদি দুইটা পিছনে তাইলে ঠিকই বুঝবি যে ব্ল্যাক মানি কি জিনিস এই জীবনে পরে সবার আগে ধর চেয়ারম্যান সাহেব আপনার যত ব্ল্যাক মানি আর সম্পদ আছে সবকিছুতে সিআইডি রেট দিছে আর আপনার চামচারও ধরে নিয়ে গেছে আরে নাকের দুইটা ফুটা মুহের একটা ফুটা একটু আগে স্টক করার পর হাতে একটা ফুটা হইছে এখন আবার এই খবর শোনার পর হাতে আর একটা ফুটা হয়ে গেল শরীরে খালি ফুটা বাড়তেই আছে আগে তিনটা ছিল এখন হাতের দুইটা মিলায় পাঁচটা ফুটা হয়ে গেল গা চেয়ারম্যান সাহেব আপনি তো আপনার শরীরে আরেকটা ফুটার কথা ভুলে গেছেন আরেকটা ফুটা ওইটা আবার কোনে ভাবছিলাম টেকার বস্তা বালাইয়া দুর্নীতি মুক্ত ভাবে এবার ওটা পাস করবো চেয়ারম্যান সাহেব দুর্নীতি মুক্ত ভাবে পাস করার একটা চান্স আছে আপনার যে সবার পায়ে ধরতে হইব কিন্তু আপনি তো আবার কারো পায়েটায় ধরতে পারেন না এমনি ধরলে হইব চেয়ারম্যান সাহেব ওর পায়ে ধরলে আমি বুঝবো কেমনি আমার পায়ে একটু ধরেন এমনি ধরলে হইব না চেয়ারম্যান সাহেব হইতাছে না দইরা হুয়া পড়তে হইব এমনি তো লইব না চেয়ারম্যান সাহেব হইতাছে না খালি পা দল লইব না পায়ের লগে জুতাটা পরিষ্কার করে দিতে হইব এমনি হইব হ্যাঁ চেয়ারম্যান সাহেব জুতা পরিষ্কার হয়ে গেছে তুই তো আমার দিয়ে জুতা পরিষ্কার করে নিলি না চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বুঝাইলাম আপনি যদি এইভাবে কাজকর্ম করতে থাকেন তাহলে আপনার এমবি হওয়া কনফার্ম আজকে তো আমাকে মার্কা দেওয়ার কথা তাড়াতাড়ি পরিষদে যাই দেখি আমাকে মার্কা কি দিছে চেয়ারম্যান সাহেব মার্কা তো একটা পাইছেন তোর চেহারাতে হাসি বোঝা যাইতেছে একটা ভালো মার্কা পাইছি আমি অবশ্য ভালো মার্কা পামুই না কেন শুনছি এইবার নাকি ব্যবহার চরিত্র আর স্বভাব দেখে মানুষের মার্কা দিব আর আমার যে স্বভাব চরিত্র আর ব্যবহার ওইটা দেখে একটা ভালো মার্কাই দেওয়ার কথা আমারে তা কি মার্কা দিছে বাগনা সিংহ চেয়ারম্যান সাহেব কুত্তা মার্কা স্বভাব চরিত্রের লগে তো মিল আছে আছেই লগে চেহারারও মিল আছে আপনার লেগে একটা পারফেক্ট মার্কা পাইছে কিন্তু চেয়ারম্যান সাহেব পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলেও চলতো দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই তোরে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিমু তুই দুই হাজার পেজ পোস্টার বিলি করার ব্যবস্থা কর আমরা জনগণের কাছে দিয়ে ভোট চাইতাছি প্রচার প্রচারণায় কোনো ত্রুটি থাকা যাইব না চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তা মার্কায় ভোট দিন চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তা মার্কায় ভোট দিন নানি ও নানি আসসালামু আলাইকুম নানি ওয়ালাইকুম আসসালাম নানি আমি আপনাকে সুযোগ্য চেয়ারম্যান এইবার এমপিতে দাঁড়াইছি আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কায় দিয়ে আমার এমপিতে নির্বাচিত করেন কুত্তারে কুত্তা মার্কায় ভোট দিতে হইব তাতুলি এমপি হইলে আমাকে সুবিধা কি নানি কোন যে সুবিধা নাই কি আমি যদি একবার এমপি হই এই সমাজে কোনো গরিব মানুষ থাকবো না সব টিরে মেরালাম মানে এলাকা থেকে দরিদ্রতাই দূর করে এলাম আর এই এলাকায় কোনো কাঁচা রাস্তাই থাকবো না এইটা তো তুই চেয়ারম্যান হওয়ার আগেও কইছিলি আরে নানি তখন তো আমি চেয়ারম্যান আছিলাম আমার কাছে অত ক্ষমতা ছিল না আমি রাস্তার কাম কেমনে করবো নিজের বাড়ির কাম তো ঠিকই করছো নানি আগের কথা বাদ দেন এইবার খালি আমার এমপি বানান এইবার নানি গুলিকে স্পেশাল সুবিধা থাকবো এলাকায় যত ধান খেতাতে ধান উঠাইয়া সুপারি গাছ লাগাবো আম গাছ জাপ গাছ জাম গাছ সব গাছ লাগানো বাদ খালি লাগামো পান গাছ অক্সিজেনের অভাবে মানুষ মহিলা গেল নানি গুলিকে পান সুপারির কোনো কমতি থাকবো না যত যাই কস আমারটা তো আমি রহিম চাষারাই দিমু ভোট কারণ রহিম চাচা কইছে এইবার যদি ভোটে জিততে পারে প্রত্যেকটা নারীর আরেকটা করে বিয়ে করাইবো ভরবে আবার আমার খাঁচা জিতবে এবার রহিম চাচা কি মজা এই পুরো বয়সে আরেকটা বিয়া চেয়ারম্যান সাহেব কুত্তা এটারে যদি খাওয়াই দেয় একটু আদর করতে পারেন তাহলে এলাকার মানুষের কাছে একটু ভালো হইতে পারবেন কথা তো তুই ঠিকই কইছস দেখ এইবার ওরে আমি কেমনে আদর করি আমি যদি খালি এবার এমপি হই তিন বেলা তোরে খেলে আড্ডি সকালে আড্ডি দুপুরে আড্ডি বিকালে আড্ডি এলাকায় যখন গরুর আড্ডি শেষ হয়ে দেবো গা তখন আমি মানুষ মাইরা মানুষের আড্ডিও তোরেই খাও আরে ওর থেকে দূরে থাক খুব ভয়ঙ্কর হই যদি কামড় টামড় দেওয়া যায় পরে কিন্তু বড় সড়ো অসুখ হতে পারে আমি একটা জনপ্রতিনিধি আমি একটা চেয়ারম্যান ভবিষ্যতে আমি এমপি হমু খালি এলাকার মানুষের দিকেই লক্ষ্য রাখলে হইব না আমার একটু পশু পাখির দিকেও লক্ষ্য রাখতে হইব তাই এই সব বিষয়ে আমার সাবধান করতে হইব না আমি তো তোরা সাবধান করতেছি না আমি তো কুত্তারে সাবধান করতেছি দূরে তাই করতে গিয়া তুই না কইলি এলাকার মানুষের তো আমি ভালো মু উল্টা তো বেজ্জত হইতাছি বেজ্জতি হইলে কি চেয়ারম্যান সাহেব আপনার তো ইজ্জতই নাই কুত্তা শান্তি এখন আবার হাত ধোয়া লাগবে সাবান দিয়া কুত্তাই কুত্তা ছাড়লে কোনো সমস্যা নাই তাও ঠিকই কইছস কি করে কি কইলি তুই ভোট চাইতে ভোট চাইতে খিদা লেগে গেছে গা যা ঝালমুড়ি নিয়ে আয়। টাকা দেন কি স্যার ঝালমুড়ি কিনবো ওইটার লেগে টাকা দেন শুনি নাই কি ঝালমুড়ি লেগে টাকা দেন কি কইলি শুনি নাই স্যার ঝালমুড়িতে ঝাল কম খাইবেন না বেশি খাইবেন ঝাল কম দিয়ে বানাই আনিস আগের বার ঝাল বেশি দিয়ে বানাই আনছিলি সকালবেলা ক্লিয়ার অসময় পিছনে আগুন ধরে গেছিল এইটা তো ঠিকই হলেন খালি টাকার কথাই শুনেন না কি রে তোর পোস্টার বিলানো শেষ হয়েছে হ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব পুরোপুরি কমপ্লিট আর তুই দেখা যায় নতুন গাড়ি কিনছস আর এটা তো আপনার পুষ্টা বিলানো লিগাই বরিশাল খুলনা চট্টগ্রাম কোন জায়গায় বাদ রায় নাই সব জায়গাতে কুত্তা মার্কা পোস্টার লাগাইছি কিন্তু নির্বাচন তো আমি ঢাকায় করতেছি আর তুই পোস্টার লাগাইতে এক একে ফসকে লগে কইরা করে নিয়া যাবি না আর চেয়ারম্যান যে ভাই হইতে পিলেন উঠানো নিষেধ নিজের বউরে নিয়ে যেতে পারি না আপনি তো আরেকজনের কথা কন কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তাই করেন না আপনার প্রত্যেকটা পোস্টার আমি মানুষের হাতে হাতে বিলাইছি তোর উপর আমার পুরা বিশ্বাস আছে চেয়ারম্যান সাহেব আপনার মরি তুই কি পোস্টার আসলেও বিলাইছস আরে হ চেয়ারম্যান সাহেব এই রোদের মধ্যে ঘুইরা অনেক পরিশ্রম কইরা সবার রাতে হাতে দিছি তাইলে পোস্টার মুড়ি আলার কাছে এলো কেমনি আসলে চেয়ারম্যান সাহেব মুড়ি আলা অনেক ভালো মনের মানুষ সব পোস্টার উনি একাই কিনা নিছে প্রতি কেজি তিরিশ টাকা এর লেগেই তো কই তোর কাছে আরন ভাই কিনা টিয়াইলো কোন দিকে বুঝছি তোরা থাকলে আর আমার এমপি হইব না আমার পাঠান নেই ডাক দিতে হইব কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো কোনো টেহাই নাই আপনি পাঠানি ফিস দিবেন কোন দিকে ফিশের ব্যবস্থা হয়ে দিব পাঠান মা সুজাই তো নামতে পারতি ভাব দিয়ে তোর লাভ দিতে কইছে কেরা সমস্যা নাই এমনিও কোনো মিশন পাইতেছিলাম না তাও এখন একটা কামের ব্যবস্থা হয়ে গেল কি কাম আল্লাহর নামে করেন দান তোর লিগে তো আমরা একটা নিয়ে আইছিলাম কিন্তু তুই সকাল সকাল জঙ্গলে কি জায়গায় থাকে বাদ দে ক বাসায় টয়লেট নাই তাই সকালবেলা জঙ্গলে ক তোরা এই পাঠানের কাছে কি পাঠান যেমনি চেয়ারম্যান সাহেব এবার এমপি বানাইতে হইব তার জন্য তুই যা চাস তাই পাবি কোনো কিছু লোভ দেখে কখনো পাট হান্ড্রে দিয়ে কাজ করাইতে পারবি না তাইলে আর কি এই দুই কোটি টাকা দিয়ে আরেকজন দিয়ে কাম করা করামুনি দুই কোটি আরে আমি তো কইতাছিলাম কোনো কিছু লোভ দেখে পাট হান্ড্রে দিয়ে কাজ করাইতে পারবি না টাকা হইলে ওইটা আলাদা বিষয় এই দর সময় মতো জানি কাজটা হয়ে যায় কথা দিলাম এমপি এবার তোকে চেয়ারম্যান সাপি হইব আর যদি না হয় তাইলে অন্য কে হইব কি কইলো অনেক ইম্পর্ট্যান্ট একটা মিশন আসছে পাঠানের কাছে যেমনি হোক এবার চেয়ারম্যান সাহেবরে আমাকে এমপি বানাইতে হইব আর এই মিশনে আমার একমাত্র বিশ্বস্ত লোক হইলো তোমরা তারা অনেকবার আমার বিশ্বাস ভাঙছো কিন্তু পাঠান ভাই এই মিশনে আমরা প্ল্যান এ এইবার চেয়ারম্যান সাহেবের বিপক্ষে যে হ্যাঁ খুবই ভালো মনের মানুষ তাই এলাকার সব মানুষ হেরেই ভোট দিব আমি জানি তুই চোহে কিচ্ছুই দেওয়াস না আর গুলি লেরও লাগাইতে পারস না তাও তোর শুট কইরা হারে টপকে এলাইতে হইব ওকে ডান আর প্ল্যান বি হ্যাকার লেওরা আমি জানি যে তুই ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারত না তাও তুই বর্তমান সমাজের সবচেয়ে বড় হ্যাকার তোর দায়িত্ব হলো পুরো কেন্দ্র তুই হ্যাক করে লাবি আর যত ভোট আইব সব চেয়ারম্যান কুত্তার কুত্তা মার্কায় আনসার করবি কিরে তোর ল্যাপটপ কই বাজেট কম এবার মোবাইল দিয়ে কাজ চালাই দেবো পাঠানের মিশন তুই মোবাইল দিয়ে কমপ্লিট করবি কয়েকটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত টাকা তোর মুহে ছুঁড়ে মারতাছি বেশি না এক লাখ দিলেই হইব আরেকবার তুই ল্যাপটপের নাম মুখ দিয়ে বাই করবি তোরে খেতে ফেলাই পিছন মেরে দিব টান টানা টান টান নাম আমার পাঠান প্রথমে প্ল্যান এ অনুযায়ী কাজ করুন কারণ আমি শুনছি চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে খুবই সরল সোজা মানুষ তাই তারে মারা অনেকটা ইজি হইব চল এ গরিবের শুটার এইদিকে তুই যে এমপি পদ আবার কি রহিম চাচা আমি তোর এই সারা দিলেই তুই দুই চোখ দিয়ে ক্লিয়ার দেখে টার্গেট লক করে লাবি আর চিল্লাম দিলেই শুট আমি যতবার চিল্লামো তুই ততবার শুট করবি শুট করতে করতে মাইরা ফাটা ফাটা বানিয়ে লাবি ওকে ডান আর ভালো হয়েছে তুই এই স্নাইপারটা ব্যবস্থা করছস মিশন কমপ্লিট করে আরো ইজি হইব কিন্তু তুই স্নাইপার ব্যবস্থা করলি কেমনে একদিনের ভাড়া পঞ্চাশ হাজার আর যদি কোনোদিন মিশনে স্নাইপার দেখি তাহলে তোরে খেতে ফেলায় পিছন মেরে দিব টান টান টান টান নাম আমার পাঠান আর এমন হইতে পারে তো শুট করা নাও লাগতে পারে কারণ বন্দুক লাগে না পাঠানের মুখের কথাই এক একটা বুলেট আমারে দেই খাই ব্যান্ডে মুইতা দিব তুই খালি আমার ইশারার অপেক্ষা কর ওকে বস রহিম চাচা আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ তাই তোমারে কোনো বাদ না বাজাইলাম না টান টানা টান টান নাম কিন্তু আমার পাঠান আর চেয়ারম্যান সব এবার এমপি নির্বাচনে খারাইতে পাস হ্যাই করব তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে নির্বাচনের আগেই পালান প্যান্টে মধ্যে কেমনে আমাকে বাস্তব লুঙ্গি পরে ওই মারো রে মোতার কথা আসিল কার আর মুতলো কারা আরে বন্দুকের কি দরকার রহিম চাচা আমি তো প্রথম রোজার ইফতারে দাওয়াত দিতেইছি হ্যাকার লাউরা পাঠান সিলাইতেছে না মানে রহিম চাচা শেষ না পাঠানি শেষ প্ল্যান এ নানি রে খালি ঘর এইবার প্ল্যান বি তোর পুরা কেন্দ্র হ্যাক করে লাইতে হইব আর এই কাজটা তোর একারই করতে হইব কারণ ওই শুটারে কইরা দিছে আমার টান টান টান টান হ জানি নাম আপনার পাঠান আজকে পুরো কেন্দ্র হ্যাক করে লামু হে হ্যাক করতে গেলে তো ওয়াইফাই লাগবো এখন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করুম কেমনি কারো কাছে জিগাই হইব গর্ত থেকে সূত্র বাই করে শাস্তি দেই মানি না কোনো ভিআইপি তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি দয়া নিশ্চিত জায়গায় কোনো ভেজাল চলতেছে একটা বাজে গন্ধ পাইতাছি স্যার কোনো বাজে গন্ধ না শীতের মধ্যে অভিজিৎ একবারও গোসল করে নাই আর বগলের গন্ধ আইতাছে আরে না দয়া নিশ্চিত এই কেন্দ্রে কোনো দুর্নীতি চলতেছে আমি দুর্নীতির গন্ধ পাইতাছি ভাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানেন না না বুঝছি জানি ঠিকই কিন্তু কইবেন না আমি পুরো কেন্দ্র হ্যাক করে আর এটা তো ওয়াইফাই পাসওয়ার্ড পুরো কেন্দ্র হ্যাক করে লাইবো দুর্নীতি তো এই জায়গায় চলতেছে ধর রে এই নির্বাচনে আট হাজার চারশো তিন ভোট বেশি পেয়ে সাতনামার্কা রহিম চাচা পাশ করেনি তাই আট হাজার চারশো তিন ভোট বেশি পেয়ে আমাদের চেয়ারম্যান পাশ করেনি বুঝলাম না চেয়ারম্যানও পাশ করলো না রহিম চাচাও পাশ করলো না তাইলে এমপি হইলো কেনা এবারে নির্বাচনে বিপুল ভোটে পাশ করে এমপি নির্বাচিত হয়েছেন সুলেমান সামসা সুলেমান সামসা এইটা আবার কেডা কামতা তুই হ তোর এনা সিআইডি ধইরে নিয়ে গেছে আরে চেয়ারম্যান সাহেব এই সব তো আমারই প্ল্যান যেই দিন থেকে সামসা হিসেবে আইছিলাম ওই দিন থেকে ঠিক করে রাখছি এমপি তো আমি হমু আর এই জন্যই তো আপনার সমস্ত সম্পত্তি সিআইডি রে দিয়ে আমি রেট দেওয়াইছি আর আপনার ওই সমস্ত কালো টাকা জনগণের মাঝে বিলাইয়া আজকে আমি এই এলাকার এমপি হ কন্যা কে হ লা ভোসড়ি কে বেটে বেটে ও বেটা মাছ কাট গাইজ যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর গেছে এই ভিডিওটা বানাইতে কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্ট হয়েছে তো অবভিয়াসলি একটা লাইক দেন আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা ফটোফট কমেন্টে জানান আর গেছে এই ভিডিওতে কিন্তু আমি রাজনৈতিক কোনো বিষয়বস্তুরে ছোট করি নাই তো কেউ সিরিয়াসলি নেবেন না মজা হিসেবেই নিয়েন আর এই ভিডিওটা দিতে তো আমার অনেক বেশি লেট হয়ে গেছে বাট নেক্সট ভিডিওটা আমি তাড়াতাড়ি দিব আমি প্রমিস করতেছি আর নেক্সটে রমজান আসতেছে রমজান নিয়ে কি একটা ভিডিও হবে নাকি ওইটাও কমেন্টে জানান আর সবাই রমজানের অগ্রিম শুভেচ্ছা তো আজকে এই পর্যন্তই দেওয়া হবে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ